আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে সুরা এখলাস মাস্ক এখানে শুধুমাত্র কলকলা হরফ আর কলকলা হরফ মানে আমরা জানি ধাক্কা দিয়ে পড়তে হয় শুধুমাত্র এখানে এই সমস্যাগুলোই আছে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে আর এছাড়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনারা ইজিলিভাবে পড়তে পারবেন খুবই সুন্দরভাবে ইনশাল্লাহ জি আউযু বিল্লা الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আহাদে হাদে এখানে ধাক্কা দিতে হবে খুব ধাক্কা দিতে হবে খেয়াল করতে হবে কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে দাল আছে তার মানে কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইনশাল্লাহ হ্যাঁ قل هو الله أحد أحد الله الصمد مد এমন জোরানো হয় ম্যাদ ম্যাদে এমন জোরানো হয় আল্লাহ আল্লাহু সমাদ এখানে খেয়াল করতে হবে আল্লাহ যেন না হয় আল্লাহ ল উপর দিকে চলে যাবে সম্পূর্ণ জিব্বাটা উপর দিকে চলে যাবে আল্লাহু সমাদ لم يلد ولم يولد لم يلد এখানে দুইটা ধাক্কা আছে দুইটা কলকল হরফ আছে খুব খেয়াল করতে হবে একটা জন্য নরম না হয় আর একটা করে একম যেন না হয় দুটোটা এক লেভেলে হবে খুব খেয়াল করতে হবে لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখানে খেয়াল করতে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আপনারা একেবারে মুখ গোল রাখবেন মুখ এদিক ওদিক নেবেন না ঠোঁট এদিক ওদিক নেবেন না খুব খেয়াল রাখবেন দোনোটার সময় যেন মুখ ঠোঁট গোল থাকে খেয়াল করতে হবে হ্যাঁ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু বলার সময় যে মুখ গোল রাখবেন চেষ্টা করবেন যে আরও দুইটা হরফ পড়ার আগ পর্যন্ত গোল রাখবেন যেমন ولم يكن له كفو كفو كفوا أحد ولم يكن له كفوا أحد